স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি এডুকেশনে আসুন জেনে নেই তৎসম শব্দ মনে রাখার সহজ পদ্ধতি তৎসম শব্দ হস্তয়ে যদি থাকে শক্তি চন্দ্র সূর্য নক্ষত্র করবে ভক্তি ভ্রমণের পত্র ধর্ম লাভ ক্ষতি মনুষ্য পর্বতের কর্ম সন্ধ্যায় করোনা ভোজন স্বয়ং গমন আরও ভিডিও পেতে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং